উপস্থিত হয়েছি স্বাধীনতা টিভির পক্ষ থেকে আমি আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া বীর মুক্তিযোদ্ধা তুরাক নদীর পাড়ে বিশ্ব ইজতেমা আখেরি মুনাজাতের সাথে ভোরের আলো ফোটার পর থেকেই টঙ্গিমুখী জনস্রোত সকালে গাড়ি দেওয়া মানে ভাঙা ভাঙা আসছে অনেক কষ্ট গাড়ি পাইছেন এদিক গাড়ি পাইছে কিন্তু ওই দিক মানে ভিতর দিক গাড়ি পাইনি সবার একটাই চাওয়া বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের চলাফেরা নির্বিঘ্ন করতে আগের রাত থেকেই ইজতেমা মাঠের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তাই পায়ে হেঁটেই দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসেন তুরাগের পাড়ে কিশোরগঞ্জ থেকে এখানে ইজতেমাতে আসছেন আজকে আসছেন না না আমি আইছি গত শুক্রবারে তিন নম্বর এখানে থাকা খাওয়ার চলাফেরার অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয় পানি আছে হ্যাঁ মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশের সড়ক থেমে থাকা যানবাহন বাসাবাড়ির ছাদে অবস্থান নেন তুরাক তীরে তখন যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ হেদায়তি বয়নের পর সকাল ঠিক দশটায় শুরু হয় আখিরি মোনাজাত তাবলিক জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের মাওলানা জুবাইরের আবেগী কণ্ঠের মোনাজাতে হাত তোলেন লাখো মুসল্লি পাপ থেকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নীরবেই চোখের পানি ফেলে মুসল্লিরা তুরাক পাড়ে ক্ষণে ক্ষণে ভেসে আসছিল আমিন আমিন ধ্বনি বিশ মিনিটের মোনাজাতে দেশ মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় প্রত্যাশা জানানো হয় শান্তিময় বিশ্বের এই যে লক্ষ লক্ষ জমায়েতের মাধ্যমে এইখানে কোনো মানুষের কোনো অসুবিধা হয়ে এবং কোনো মানুষের অঘটন কোনো না না না কোনো দুর্ঘটনা হয়নি শান্তিপ্রিয়ভাবে মানুষ আসছে বয়ান শুনছি এবং তারা সর্বশেষ পর্যন্তই আজকে দশটা মোনাজাত শুরু হয়েছে দশটা বিশে মোনাজাত শেষ সকল মানুষ দোয়ার পর গন্তব্যে পৌঁছে যাচ্ছে এটা তো তুরাট নদীর শহরে এই মোনাজাত শেষে ভাঙে তাবলিক জামাতের পন্থী মুসল্লিদের মিলন মেলা বিশ জানুয়ারি একই মাঠে দ্বিতীয় পর্বের ইস্তেমায় অংশ নেবেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা তবে এই সময়ের মধ্যে ইসলাম ময়দানকে পুরোপুরি প্রস্তুত করাই বড় চ্যালেঞ্জ